সবাই ভিডিও ওপেন করেন হ্যাঁ জুনেদ ভাই তাওহিদুল ভাই আবদুল্লা ভাই আরও কারা কারা আছেন আপনারা সবাই ভিডিও একটু ওপেন করেন কষ্ট করে হ্যাঁ সবাইকে দেখতে পাচ্ছি আপনারা সবাই একটু ভিডিও ওপেন করেন হ্যাঁ দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনারা যারা মহিলা যুক্ত হচ্ছেন একটু সাধারণভাবে একটু মাথায় কাপড় চোপড় দিয়ে যুক্ত হন কারণ আমি ভিডিও রেকর্ড করতেছি বুঝতে পারছেন আমি ভিডিওটা পোস্ট করব যদি আপনাদের সমস্যা থাকে মহিলা যারা আছেন আপনাদের সমস্যা থাকলে আপনারা মেকআপ করে যুক্ত হইতে পারেন আর যদি সমস্যা না থাকে আপনাদের ইচ্ছা মতো যুক্ত হন সমস্যা নাই আচ্ছা এখন বিষয়টা হচ্ছে তহিদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি ভাই শোনা যাচ্ছে আচ্ছা একটু ভিডিও কলে আসলে ভালো হয় না আচ্ছা, আচ্ছা। কে কে আছেন দেখি বেনজির আক্তার আপনি আসছেন নি ভিডিও কলে না আসেন নাই তারপরে আসমা আক্তার আপনি আসছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি আসার জন্য জুনেদ ভাই আসছেন ধন্যবাদ আপনাকে সুহেল রানা ভাই আসেন নাই আপনাকে হ্যাঁ। থেকে জয়েন করছি তো হ্যাঁ। একটু কষ্ট করে মোবাইল থেকে আজকের জন্য পাঁচ মিনিটের জন্য চলে আসেন প্লিজ আচ্ছা সোহেল রানা ভাই আপনি আসছেন আপনাকে ধন্যবাদ মাহিদুর রানা ভাই আপনি আসেন নাই আপনি একটু কষ্ট করে চলে আসেন তহিদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসছেন নূর মোহাম্মদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসছেন তারপরে হচ্ছে বসর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসছেন তারপরে হচ্ছে কে বাদ বাকিরা আপনারা আসেন নাই ভিডিও কলে আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা তো আমি জানি না তবে আসলে একটু ভালো হয় আমি ভিডিও কলে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে ঠিক আছে আপনারা সবাই রেডি তো এখানে কে কে আসেন নাই যারা আপনারা আসেন নাই শামিমা হেনাপু আপনিও আসেন নাই তারপরে এস আই মাইদুল ভাই আপনি আসেন নাই তারপরে জাহিদুল ইসলাম ভাই আপনি আসেন নাই তো যারা আসেন নাই আমি জানি না আপনাদের সমস্যাটা কি আসলে প্রবলেমটা কি আমি জানি না এখানে দেখেন মণ্ডল এখানে ম্যাডামও অনেকজন ভিডিও কলে যুক্ত হয়েছে ওনারা যেহেতু যুক্ত হয়েছে ওনাদের কোনো প্রবলেম হয়নি তাহলে আপনারা আসলে সমস্যাটা কি আচ্ছা যাই হোক প্রত্যেকের পার্সোনাল আপনারা ভিডিও কলে আসেন নাই সেটা আপনাদের দুর্বলতা আপনারা জানেন এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি প্রথম নম্বর কথা হয়েছে আমি বাপ আমি প্রথমে বলছিলাম এখনকার ক্লাস আমি আর রেকর্ড করব না কিন্তু আসলে অনেকেই এমনভাবে অনুরোধ করতেছেন যে অনেক সময় আমি কারেন্টের কারণে ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না অথবা অন্যতায় অন্য কিছু প্রবলেমে অ্যাটেন্ড করতে পারি না তখন আমরা ভাই আমরা প্রথম থেকে আসি আপনার সাথে তো ক্লাসগুলো যদি রেকর্ড না করেন তাহলে আমি পিছনে ফিরে যাইব বা আমি ওই মানে এতদিন থেকে যে আশা করে আপনার সাথে আসি সেই আশাটা থেকে আমি মহরুম হয়ে যাচ্ছি মানে আমি আশাহত হয়ে যাচ্ছে তাই আমি চিন্তা করলাম যে হ্যাঁ ক্লাসগুলো এখন রেকর্ড করব। তবে ইউটিউবে দিব না ক্লাসগুলো রেকর্ড করব তবে ইউটিউবে দিব না ওই ক্লাসগুলো আমি একটা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করে সেটা আমাকে অবশ্যই হেল্প করবেন আবদুল্লাহ আল বসর ভাই স্বপন উনি আমাকে সবসময় হেল্প করেন আমার পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা বিশেষ করে ওনার এই কৃতজ্ঞতা এবং ভালোবাসা দেখে আমি আন্তরিক গতকালকে আমার এক ছোটো ভাই আমার রুমমেট <laughs> আমার ছোটো ভাই আমার রুমমেট প্লাস আমার এই ছোটো ভাই আমার সে বিনিয়ামিন সে বসর ভাইয়ের সাথে যোগাযোগ করছিল একটা স্কিল টেস্টের জন্য বসর ভাই স্কিল টেস্টে হেল্প সহযোগিতা করেছেন এজন্য বসর ভাইকে ধন্যবাদ আনফর্চুনেটলি উনার একটা ব্যাড নিউজ হচ্ছে উনার গত এক বছর থেকে তিনি লেভেল ওয়ান সেলার গত এক বছর থেকে লেভেল ওয়ান সেলার এবং উনি আর আমি একসাথে একই দিনে ফ্রিল্যান্সিং শুরু করছিলাম আমারটা তো আগেই চলে গেছে কালকে গত পরশু দিন উনার অ্যাকাউন্টটাও ডিজেবল হয়ে গেছে তো নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কালকে বসর ভাইয়ের মাধ্যমে উনি স্কিল টেস্ট দিছে ওই অ্যাকাউন্টটা গতকালকে আবার রাত্রে ডিজেবল হয়ে গেছে স্কিল টেস্ট দেওয়ার আধা ঘন্টা পরেই শেষ সেটাও চলে গেছে মানে আজকে আবার আরেকটা করছে তো এরকম হয় কি জন্য হয় এখন ট্রাম অফ কন্ডিশন সম্পর্কে আজকে কিছু আলোচনা করব আপনাদের সামনে আর প্রাইভেট গ্রুপে আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড হবেন এবং ওই গ্রুপে যারা আছেন শুধু তারাই প্রাইভেট গ্রুপে থাকবেন কথাটা বুঝতে পারছেন প্রাইভেট গ্রুপে আপনারাই শুধু থাকবেন এই সিক্রেট ক্লাসগুলো যে সিক্রেট ক্লাস সেগুলো আমি শুধু প্রাইভেট গ্রুপেই দিব আমি ইউটিউবেও দিব না কথাটা বুঝতে পারছেন এখন আপনারা যারা প্রাইভেট গ্রুপ প্রাইভেট গ্রুপ কোনটা আমরা যে লাস্ট অ্যাড হইছে ওইটা কি প্রাইভেট গ্রুপ হ্যাঁ না এটা তো হচ্ছে মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপে আমি এত লম্বা ভিডিও দিতে পারবো না দেয়া যায়ও না আমাকে একটা ফেসবুকে একটা প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করতে হইব সেখানে লিংক আমি আপনাদের গ্রুপে দিব ওই মেসেঞ্জার গ্রুপে দিব ওই গ্রুপ থেকে আপনারা অ্যাড হবেন আর ভিডিও পাইবেন ওই জায়গার মধ্যে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ জি ভাইয়া জি আমি মুজাম্মেল বলছিলাম জি মুজাম্মেল ভাই জি ফার্স্টে আপনারে মেনি থ্যাঙ্কস আপনার মানে ক্লাসগুলো রেকর্ড করার জন্য যেমন আমি একটু চিন্তায় ছিলাম যে আপনার হচ্ছে কি যেমন দুটা ছোট বাচ্চা ছোট বাচ্চাটা আপনার দেড় বছর মনে করেন যে অসম্ভব ডিস্টার্ব করে মোবাইল হাতে নিলে বা অন্য কিছু নিলে আর কি আর আমাদের আমরা যেহেতু আপনার সাথে যুক্ত আছি আমরা এখানে যারা আছি আমাদের রেসপন্সিবিলিটিস হয়েছে গিয়ে এটা এই জিনিসটার একটু সিক্রেসি মেনটেন করা যে সব গ্রুপে আমরা আপনার হচ্ছে গিয়ে যে থাকবো আপনার হচ্ছে গিয়ে যে সিক্রেসি মেনটেন করে আপনার হচ্ছে গিয়ে যে ওইটাতে আমাদের ফুল সহায়তা নেওয়া এবং এটার ফুল আমরা হচ্ছে গিয়ে বেনিফিটটা আমরা আপনারা আছেন আপনাদের কাছে নেওয়া আর কি মেনি থ্যাঙ্কস আপনাদের ক্লাসগুলো রেকর্ড করে এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো করবেন আমি আপনাদের কাছে আপনাদের মানবতার কাছে দিয়ে দিচ্ছি এক নম্বর বিষয় হচ্ছে আপনারা নিজেরাও ডাউনলোড করবেন না এমনকি কারো কাছে শেয়ার করবেন না আপনারা ক্লাসে যারা অ্যাটেন্ড বা ওই গ্রুপে যারা আছেন ওনারা ব্যতীত আপনারা কারো কাছে ক্লাসগুলো শেয়ার করবেন না সেটা আপনাদের রেসপন্সিবিলিটির মধ্যে আমি রেখে দিলাম এখন যদি আপনারা আপনাদের রেসপন্সিবিলিটি থেকে আপনারা যদি আমার আমানতের খেয়ানত করেন সেটা আমি কিছু বলবো না বা আমি জানবো না কিন্তু আপনারা নিজেদের কাছে নিজেরাই ছুটো থাকবেন এটাই বলে দিলাম কারণ আমি আপনাদের কাছে কোনো বিনিময়ের স্বার্থে আপনাদের হেল্প করছি না কোনো বিনিময়ের এইটাই ওই জিনিসটাই চিন্তা করা উচিত আর কি সবার আগে যে আপনার হচ্ছে কি আমরা নিঃস্বার্থভাবে এরকম ভাবে পাইছি যেহেতু আপনার হচ্ছে কি যে আমাদের এই জিনিসটা একটু ওইভাবে আমাদের ভালো করে আসলে হ্যাঁ, আপনাদের হ্যাঁ। ব্যবহার করাটা উচিত আমার আমার টার্গেট হচ্ছে আমি একটা গ্রুপ চালাইবো এই সালা গ্রুপ থেকে পরিশ্রম করে যে কয়জন নিজে সাকসেস হইতে পারে তাদের পরিশ্রমের মাধ্যমে শুধু তাদের তাদের জন্যই আপনারা যারা পরিশ্রম করবেন সাকসেস হইবেন তার পিছনে আমি সবসময় আছি আপনারা এখনও দেখেন আমি আজকের কথাই বলি আপনাদের আজকের ডিউটির কথা বলি আমি ভোর সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠছি উইটা আমি চলে গেছি আমাকে এই যে দেখেন এই যে দেখেন একটা একটা তত্ত্ব ধরাইয়ে দিয়েছে সরকার এই যে দেখেন দেখতে পাচ্ছেন জি জি তো সরকার তথ্য কাজ ধরাইয়া দিছে এখন ওই কাজটা গিয়ে মাঠে গিয়ে কাজ করে আবার দশটা স্কুলে যাইতে হয় স্কুল থেকে শেষ করে স্কুল আবার একটা পর্যন্ত স্কুল ছাড় দিছে স্কুলে একটা থেকে তারপরে আবার সন্ধ্যা পর্যন্ত কাজ করিয়া বাসায় আইসা এখন আইসা ক্লাস প্র্যাকটিস করে আপনাদেরকে ক্লাসে বসাইছে তো বিষয়টা হয়েছে আমি কোনো ক্লাস প্র্যাকটিস না করে ক্লাস যাই না এতদিন ক্লাসে কিছু ইরেগুলার ছিলাম আমার খুবই সমস্যা ছিল আমার এক ফ্রেন্ডের বিয়ে ছিল প্লাস আমার পারিবারিক কিছু ঝামেলা ছিল প্লাস স্কুলের কিছু ঝামেলা ছিল ক্লাস প্র্যাকটিস নিয়মিত করতে পারিনি এই জন্য কিছু ক্লাস গ্যাপ রাখতে হয়েছে আর কিছু বিদ্যুতিক সমস্যা কিছু বৈদ্যুতিক সমস্যা কিছু নিজের শারীরিক অবস্থা গত কিছুদিন আগের একটা ক্লাস আপনাদের অসুস্থতার কারণে আমি মিস করছি কারণ অনেক সময় আমার শারীরিক একটু সমস্যা হয়ে যায় আমি শারীরিকভাবে একটু মানুষ মোটা মানে হাইটের তুলনায় আমার ওজন একটু বেশি আরে তো যাই হোক এখন আপনাদের কাছে যে বিষয়টা চলে আসছে এতদিন উন্মুক্ত ছিল বিষয়গুলো মানে উন্মুক্তভাবে ক্লাস নিছি এখন আপনাদের একটা বা দুইটা পড়ে একদম সিক্রেট ক্লাস নেব যেগুলো থেকে আপনারা ইনকাম করবেন কথাটা বুঝতে পারছেন এই জন্য আপনাদের কাছে আমি ভিডিও কলে নিয়ে আসা এই জন্য আপনাদের ফেসগুলো দেখা দেখে আমি আপনাদেরকে যদি কিছু কথা বলি তাহলে আমার কথাগুলোর মধ্যে একটা এক্সপায়ারেশন আসবে নিজেও আসছে এরপর এক্সপায়ারেশন আসবে আপনারাও শুনতে ভালো লাগবে আমারও বলতে ভালো লাগবে হ্যাঁ আমি কি আপনাদের কাছে বিষয়গুলো বুঝাইতে পারছি জি ভাই স্যার আমার একটা ছোট क्वेश्चन ছিল আমি কি করব হ্যাঁ, আব্দুল্লাহ মাহফুজ ভাই বলতে পারেন ভিডিও কলে আসলে ভালো হয় আরে আমি আজকে অ্যাকচুয়ালি স্যার জি আব্দুল্লাহ মাহফুজ ভাই ধন্যবাদ আসমা আপু আপনি সুন্দর thank you very much response করার জন্য শুনতে পাচ্ছেন আব্দুল্লাহ ভাই বলবেন বলেন স্যার দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু বলেন ওকে স্যার আমার কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে আপনি তো বলতেছেন যে আমাদের প্রাইভেট গ্রুপটা খুইলা আবার আমাদের মেসেঞ্জারে দিবেন তাহলে তো মেসেঞ্জারে যারা ইনঅ্যাকটিভ আছে তারাও তো পেয়ে যাবে না না ওই যে এখন যে গ্রুপটা করছি এটাতে অ্যাক্টিভ প্রত্যেকেই অ্যাক্টিভ আছে এক দুইজন ব্যতীত প্রত্যেকেই অ্যাক্টিভ আছে দেখা যাচ্ছে বুঝতে পারছেন এখানে প্রত্যেককেই দেখা যাচ্ছে মোটামুটি আমি যে কয়জন মেম্বারই আছেন আবদুল্লাহ আল বসর ভাই এখানে মেম্বার অ্যাড করছেন মেম্বার যে কয়জনই অ্যাড করছেন আমি বসর ভাই দেখছি উনি অ্যাক্টিভ পার্সনগুলোকেই অ্যাক্টিভ অ্যাড করছেন এই জন্য বসর ভাইকে ধন্যবাদ আর দুই একজন যদি হঠাৎ হাতে গুনা দুই একজন বাদ পড়ে যায় সেটা আসলে ব্যতিক্রম আচ্ছা যাই হোক এখন এতটা তো আর মনে করেন আপনার ওই সাইল ছান্নানির মতো তার বাইর করা যায় না দুই একজন তো তো স্যার যেহেতু আমাদের প্রাইভেসির বিষয়টা ছিল এই কারণে বললাম আর কি যে যদি এক জায়গা থেকে লিক হয় তাহলে তো বিষয়টা লিক হয়ে গেল লিক হয়ে আমরা তো এখানে যারা আছি তারা আপনাকে কমিটমেন্ট করেছি যে আমরা নিজেরা ওটা করব না এবং আমরা এটা কারো এই মুহূর্তে অ্যাটেন্ড আছেন এই মুহূর্তে অ্যাটেন্ড আছেন আপনারা তো অবশ্যই দেখছেন আমি বসর ভাই বা আমরা সবাই একটু আমরা গ্রুপে ফলো করব যে কে একদম আনএক্টিভ একদম আনএক্টিভকে কে যে একদম আনএক্টিভ তারে আমরা গ্রুপ থেকে বের করে দিব আপনারা আমাকে পার্সোনালি বলবেন অথবা বসর ভাইকে পার্সোনালি বলবেন কারণ বসর ভাইকে এটা বেস্ট এই গ্রুপ হ্যাঁ, ভাই বসর ভাইকে এই গ্রুপ চালানোর জন্য সম্পূর্ণ অথরিটি আমি দিয়েছি স্যার এটা কি আমরা আরেকটা কাজ করতে পারি হ্যাঁ বলতে পারেন বিষয়টা হচ্ছে যদি আমরা এখানে যারা অ্যাক্টিভ আছে আমরা যারা অ্যাক্টিভলি ক্লাস করতেছি তাদের যদি পার্সোনালি বছর ভাই বা কোনো একজনকে দায়িত্ব দেওয়া হইতো যে লিঙ্কটা পার্সোনালি জাস্ট মেসেঞ্জারে দিয়ে দিতে যাতে আমরা যারা অ্যাক্টিভ আছে তাদের কাছে যায় এটা হলে একটু ভালো হতো নাকি বিষয়টা হইছে ভিডিওটাই ভিডিওটা আপনি প্রথমে গ্রুপে পোস্ট করতে হইব কথা বুঝতে পারছেন এর জন্য প্রাইভেট একটা গ্রুপ মেক করি আর প্রাইভেট হ্যাঁ। গ্রুপেই আমি দিয়ে দিব আর প্রাইভেট গ্রুপে তো প্রাইভেট গ্রুপ এক্সট্রা কেউ অ্যাড হইতে পারতো না আর বর্তমানে যে মেসেজ যে গ্রুপে আমি আমার আজকের ক্লাস লিঙ্ক শেয়ার করছি ওই গ্রুপে আনএক্টিভ কেউ খুব একটা নাই যে দুই একজন আনএক্টিভ থাকবে ওনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করছে যে ভাইয়া আমি এই সমস্যার কারণে আমি যুক্ত হইতে পারি না ওই সমস্যার কারণে যুক্ত হইতে পারি না ভাইয়া আমাকে একটু মানে উনি খুবই আন্তরিকভাবে ওনারা আমার সাথে আমার কাছে অনুরোধ করছে তো যে অনুরোধের কারণে ওনারা বারে বারে বলছে যে ভাইয়া দেখেন আপনার ভিডিও দেখে দেখে আমি কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছি এখন যদি ভাই আমাকে এখন মাঝভর থেকে ফালাই দেন তাইলে আমি আর ফাইবার অ্যাকাউন্টটা যে ওপেন করছি তার কোনো মূল্য থাকলো না আসলে যদি এইরকম কেউ আমার ক্লাসে প্রথম থেকে অ্যাটেন্ড হয়েছে না কিন্তু ভিডিও দিকে দিকে বা অন্য কোনো ওয়েতে সে এত পর্যন্ত অ্যাক্টিভ হয়েছে তারে তো আর এভাবে মধ্যখান থেকে ফালাইয়ে দেওয়া অন্ততপক্ষে আমার মানবতার কাছে আমি মানে সেটাতে আমি আর যুক্ত হইতে পারছি না মানবতারে আমি আর ফালাইতে পারছি না অন্যথা আমি খুবই কঠোর ছিলাম যে আমি আর ভিডিও রেডি রেকর্ডই করবো না কিন্তু ওই সমস্ত বা আপনাদের কয়েকজনের কথা চিন্তা না যে আপনাদের এখানেই অনেকে অ্যাক্টিভ আছেন কিন্তু আজকে হঠাৎ ক্লাসে অ্যাটেন্ড আছেন কিন্তু কারেন্টটা চলে গেল হ্যাঁ কারেন্টটা চলে গেল অথবা হঠাৎ অসুস্থতা পড়ানো অথবা আজকে মেহমান আসছে বাসায় ক্লাস অ্যাটেন্ড থাকার কোনো পরিবেশই নাই এরকম একটা ক্লাস মিস হয়ে গেল তাইলে আমার কাছে মনে হইলো যে উনি তো ওই বিষয়টা তো ফে মানে মিস করে ফেললো তাইলে আমি কেমনে উনি তো একটা বিষয় লস তাহলে হয় না কথাটা বুঝতে পারছেন জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে আমার ইন্টারনেট আজকে সকালেই শেষ হয়েছে <laughs> এবং কিছুক্ষণ আগে আমি জাস্ট ইন্টারনেটটা করেছি তারপরে আমার ইন্টারনেট মানে জাস্ট নেটওয়ার্ক ইস্যুর কারণে ইন্টারনেটটা আসতে চব্বিশ ঘন্টা সময় লাগবে আচ্ছা। যার কারণে আমার টোটাল ছয়শো টাকা ইন্টারনেট বাদ দিয়ে আবার একটা ইন্টারনেট কেনা লাগছে জাস্ট এই ক্লাসটা করার জন্য যাই হোক ধন্যবাদ আপনাকে এখন আমি আবার এই ইন্টারনেট কিনে তারপরে হ্যাঁ ধন্যবাদ অ্যানাউন্সমেন্টের কারণে আর কি এই পর্যন্তই আমি এতটুকুই আপনাদের কাছে বলছি আপনারা খুব মনোযোগ দিয়ে কাজ করেন দেখেন আমি গত দুই দিনে দুইটা বায়ের সাথে ইন্টারভিউ করছি ঠিক আছে আপনারা ইউটিউবে ভিডিও পাইছেন আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা জি স্যার পাইছি আপনারা যারা অ্যাকটিভ থাকবেন আপনাদের বায়ারের সাথে কথা বলতে গেলে যে বায়ারকে কাজ বুঝাইতে পারতেছেন না সরাসরি আমি ভিডিওতে আইসা সরাসরি মিটিংয়ে আইসা বায়ারকে মিটিংয়ে আপনাকে কনভেন্স করে দিব দুই নম্বর বিষয় হচ্ছে আপনার যত ধরনের সাপোর্টের প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ আপনাদের সব ধরনের সাপোর্ট দিব উইদাউট পে উইদাউট পে আমাকে কোনো পে করা লাগবে না আপনি সাকসেস হইলেই আমার পে হয়ে যাব কথাটা বুঝতে পারছেন আপনি সাকসেস হয়ে গেলে আপনি যেদিন সাকসেস হইয়া আপনাকে সাকসেস নিয়ে আমি একটা ভিডিও রেডি করে দিব সেই দিন আমার পে হয়ে যাব কথাটা বুঝতে পারছেন আপনাকে নিয়ে এভাবে যেভাবে একজন একজন বায়ার নিয়ে ওইভাবে যখন একটা মিটিং করে নিব ওই দিনই আমি মনে করব আমি এক পঞ্চাশ হাজার টাকার চার্জ আপনার কাছ থেকে পাইয়া পাচ্ছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন হ্যাঁ, হ্যাঁ আপনারা কখনোই কখনোই বিষয়টা নিয়ে ভাববেন না যে জয়নাল ভাইয়ের কাছে হয়তো কোনো সময় টাকা চাইবে আল্লাহ মাফ করুক এখন এতটুকু এখন পর্যন্ত আল্লাহ আমাকে দেউলিয়া করেনি যে আপনাদের কাছ থেকে হাত পাইতে টাকা নিতে হইব আপনারা কেউ যদি এমনিতেই পেট বেসে ভর্তি হন সেটা অন্য বিষয় সেটা অন্য বিষয় নিজ থেকে যদি কোনো পেট বেসে ভর্তি হন সেটা অন্য বিষয় কিন্তু আপনাদের ফ্রি বেচে যাদেরকে আনছি তাদের কাছ থেকে হাত পাইতে টাকা নিতে হইব এরকম ইনশাল্লাহ এখন পর্যন্ত দেউলিয়া হয়নি যাক আলহামদুলিল্লাহ আর তিন নম্বর যে বিষয়টা হচ্ছে আপনারা এখনও দেখতে পাচ্ছেন আমি সর্বক্ষণ চেষ্টা করি আপনাদের মেসেঞ্জারে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট আক্কর হয় মেসেঞ্জার আনসার দিতে অনেক সময় ক্লাসে থাকি বা অনেক সময় গাড়িতেই থাকলাম অনেক সময় রাস্তার হাটটার মধ্যে থাকলাম আনসারটা দিতে এই একটু একটু একটু লেট হয় তবে সেই লেটটাকে আপনারা অবশ্যই কমা দৃষ্টিতে দেখেন আমি বিশ্বাস করি চার নম্বর যে বিষয় হচ্ছে আপনারা আমি আমাকে লাইফ টাইম পাইবেন লাইফ টাইম পাইবেন যখনই আপনারা আমাকে রাকিব ভাই একটু মাইক্রোফোনটা অফ করেন প্লিজ রাকিব ভাই মাইক্রোফোনটা ওকে পাঁচ নম্বর যে বিষয়টা হচ্ছে আপনারা আমার সাথে থাকলে আমাকে আপনারা পাবেন আর আমিও আপনাদের পাবো এবং আপনারা কিছু এখান থেকে করতে পারবেন অতটুকু আপনাদের আশ্বাস দিই যদি আপনারা পরিশ্রম করেন তাহলে ভালো কিছু আশ্বাস করতে পারেন এখান থেকে এই পর্যন্তই তাহলে আমরা আমরা ক্লাসে চলে যাই মূল ক্লাসে চলে যাই এখন আপনারা আমাকে শেয়ার করেন